অপু বিশ্বাস মুখ খুলতে শুরু করেছেন ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বললেন সাকিব খানের সাথে তার এই ডিভোর্সের বিষয় নিয়ে নানা কথা জানালেন কি কারণে সাকিবের সাথে তার এই সম্পর্কের অবনতি ঘটেছে অপু বললেন জয়ের জন্ম নিয়েই অপু বিশ্বাসের সাথে শাকিব খানের এত অবনতি হয়েছে তাদের মধ্যকার সম্পর্কের সন্তানের জন্ম হোক তা শাকিব কখনোই চায়নি জয়ের জন্মের আগে শাকিব খানের আপত্তির মুখে তিনবার গর্ভপাত করাতে হয়েছে তাকে শাকিবের কারণে আমি আমার নাম অপু ইসলাম খান প্রকাশ করতে পারিনি বললেন অপু বিশ্বাস এই কথাগুলোর পরেই আব্রাহামকে নিয়ে প্রশ্ন ওঠে যে তাহলে কি শাকিব খান আব্রাহামকে এসব কারণেই এড়িয়ে চলেন অপুর তিনবার গর্ভপাত নিয়েও হয়েছে সমালোচনা প্রশ্ন ঘটেছে শাকিব খান আসলে কোন যুগের মানুষ আট বছরের বিবাহিত জীবনে চারটি অনাকাঙ্ক্ষিত সন্তানের বাবা হয়েছেন সাকিব যার মধ্যে অনেক দেরি হয়ে যাওয়ায় একজনকে শেষ পর্যন্ত পৃথিবীতে আসতেই হয়েছে আর সে হচ্ছে আমাদের সবার প্রিয় আব্রাম খান জয় দক্ষিণ এশিয়ায় জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারে বাংলাদেশ যখন এতটা সফল সেই মুহূর্তে শাকিব খানের মতো একজন স্টার সেলিব্রিটি কিভাবে এই ধরনের বোকামি করলেন তা ভেবে পায় না এমন কথা বলে অনেকে ট্রল করছেন আরও প্রশ্ন উঠেছে পৃথিবীতে স্টার সুপারস্টার অনেকেই আছেন তবে এমন সুপারস্টার মনে হয় নেই যে তার সন্তানের জন্মের সময় কাছে থাকে না একই দেশে বসবাস করেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিন মাস সন্তানের মুখ দেখেন না সন্তানের জন্মদিন পালন করেন না এমনকি অসুস্থ সন্তানকে দেখতেও আসেন না এছাড়া সন্তানের সাথে একটি সেলফিও তোলেন না আবার সেই সন্তানকে অবহেলার প্রচার দেখিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন শাকিব খান এ যেন এক নিদারুণ তামাশা তবে এখন বুঝে যাচ্ছে আসল ব্যাপার সাকিবের কাছে সন্তান ছিল অনাকাঙ্ক্ষিত অথচ বিবাহিত জীবনে সন্তান হচ্ছে আল্লাহর প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত সাকিবের আইনজীবীর মাধ্যমে জানা গিয়েছিল যে অপু বিশ্বাসকে তালক দেওয়ার কারণগুলো হচ্ছে অপুর ইসলামের শরীয়ত অনুযায়ী না চলা তারপর ছেলে আব্রাহামের প্রতি বিশ্বাসের অবহেলা এবং ছেলে বন্ধুদের সাথে ভারতে ঘুরতে যাওয়া তাহলে প্রশ্ন হচ্ছে বিয়ে হয়েছে প্রায় নয় বছর আগে এবং বিগত আট বছর তো স্ত্রীকে নিয়ে সিনেমা করা হয়েছে এতদিন তাহলে শরীয়তের মতো করে কেন রাখেননি শাকিব খান গোপন স্ত্রীর শরীয়ত অনুযায়ী চলা সমস্যা না হলে প্রকাশ্য স্ত্রীর শরীয়ত অনুযায়ী না চলাটা কেন অপরাধ এটাই প্রশ্ন আর এক বছর বয়সী সন্তানকে একদিনের জন্য কাজের মুয়ার কাছে রেখে বিদেশে চিকিৎসার জন্য যাওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে সন্তান জন্মের তিন মাস পরেও না আসা কি কোনো অপরাধ নয় সন্তান জন্মের সময় কাছে না থাকা কি কোনো অপরাধ নয় সন্তানের এক বছর পূর্তির যে জন্মদিন সে অনুষ্ঠানটাতে না আসা কি অপরাধ নয় আমরা জানি শাকিব খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিনই ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করা হয় তবে এখন পর্যন্ত তার সন্তান আব্রাম খানের সাথে কোনো ছবি পোস্ট করা যায়নি আমরা অনেকেই শুনে থাকি যে শাকিব খান প্রায় সময় লোকমারফত ছেলেকে তার কাছে নিয়ে যান তবে একদিনও কি সন্তানের সাথে একটি সেলফি তুলতে ইচ্ছা করেনি অথবা তার সহযোগীরাও কি শাকিব খান আর অপবিশ্বাসের ছেলে আব্রাহামের একসাথে একটি ছবি তোলার সুযোগ পাননি আমরা জানি ছেলের জন্মের সময় তিনি কাছে থাকেননি ছেলের নামও রাখেনি ইভেন এক বছর পর ছেলের জন্মদিন অনুষ্ঠানও তো তিনি থাকেনি সব কিছু করেছে উপবিশ্বাস একা একা আর একদিন উপবিশ্বাস ছেলেকে কাজের মেয়ের কাছে দেখে যাওয়াতে সাকিব খান বলছে যে উপবিশ্বাস নাকি অবহেলা করেছে ছেলের উপর তাহলে এবার বলতে হয় সাকিব খানও যেটা করেছে তাও অবহেলা তাও অপরাধ এবং তার জন্য বিচার হওয়া উচিত এছাড়া আর একটি উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে সাকিব খান বলছেন যে অপবিশ্বাস তার প্রেমিকের সাথে ভারতে ঘুরতে গিয়েছিলেন সাকিব অপুর বিয়ের খবর কিন্তু মিডিয়ায় প্রথম প্রকাশ করেছিল আর এখন কোন মিডিয়া জানলো না অথচ সাকিব জানলো উপবিশ্বাস বিশ্বাস পরক্রিয়াপন করছে এটা কিভাবে হয় এটা বললেন উপবিশ্বাস সাকিব খান তো এর আগেও বলেছিল যে উপবিশ্বাস নাকি কার সাথে প্রেম করতো এবং সেটি শাকিব খান হাতে নাতে ধরেছে এবং পরবর্তীতে প্রমাণ সহ সেটি দিবে কিন্তু পরবর্তীতে তিনি বলেছেন যে আমার তখন রাগের মাথায় মাথা ঠিক ছিল না তবে এবার যেহেতু আইনজীবীর মাধ্যমে তিনি এসব কথা বলেছেন সুতরাং তার কিন্তু প্রমাণ থাকা উচিত ছিল তবে তেমন কোনো প্রমাণই তিনি দিতে পারেনি ওদিকে অভিবিশ্বাস সরাসরি বলেছেন সব প্রেমিক প্রেমিক বা ওসব ইঙ্গিতপূর্ণ কথা বলছি না আমাকে নিয়ে বাপ্পি চৌধুরীর সাথে অনেক ধরনের কথা হচ্ছে তবে আপনারা তো জানেন যে বাপ্পি চৌধুরী আমার ছোট ভাইয়ের মতো ওদিকে বাপ্পি চৌধুরী নিজেও বলেছেন অপু দিদি হচ্ছে আমার বড় বোনের মতো এই সুস্বাস্থ্যের অধিকারী মা অপবিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে যতটা আদর এবং যত্ন নিয়ে বড় করতে করছেন তা কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি দেখলেই বুঝতে পারি তবে শাকিব খান কি দশবার জন্ম নিল এরকম একটা সুন্দর বাচ্চাকে এইভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারবেন মনে হয় না তবে তিনি যে ধরনের নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যি আমাদেরকে কষ্ট দেয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিওটি ভালো লাগার মতো না কারণ কথাগুলো অনেক দুঃখের ছিল অনেক টাচই ছিল তবে ভিডিও বানানোর যে প্রয়াসটা এটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন কারণ আমরা অনেক অনুপ্রাণিত হব আপনাদের কাছে আরও গোপন সংবাদগুলো তুলে ধরার জন্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মনের কথাগুলো লিখে পাঠাবেন আমাদেরকে এবং সাবস্ক্রাইব করে যদি না থাকেন এখনও তাহলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটি ক্লিক করবেন ধন্যবাদ